না আগেরটা ছিল এই পুরো ফাইলটাকে আমি একটা প্রথমে গ্রিড করে নিব হ্যাঁ সার্চে যাব আপনি এটাকে হচ্ছে জাস্ট আলাদা আলাদাভাবে এক্সপোর্ট দেবেন কেটে ছোট ছোট অংশে লিখবেন হচ্ছে ক্রিয়েট ফিসনেট হ্যাঁ ক্রিয়েট ফিসনেট গ্রিড ইন্ডেক্স ফিচার হ্যাঁ ক্রিয়েট নেট select breed index, index feature. এখান থেকে হচ্ছে সিলেক্ট করবেন যেটার উপর ফিশনেট তৈরি করবেন আমাদের ফাইল এইটা সিলেক্ট করে দিব আমরা সিলেক্ট করব আর এখানে হচ্ছে আমরা আউটপুট দিব যে কি নামে আমরা সেভ করব আমি এখানে সেভ করলাম হচ্ছে ফিশনেট নামে প্লাস ওকে আর এখানে হচ্ছে আমি এটা সিলেক্ট করে দিলাম নিচে যাব এটাকে হচ্ছে মিটারে নিয়ে নিব যেহেতু আমার বা কিলোমিটার কত কিলোমিটার করে আমার ফিশনেট তৈরি হবে এটা শুরু করবে হ্যাঁ দশ যে আমার কিছু চেঞ্জ করা লাগবে না নাম্বার অফ রো ফাইভ নাম্বার অফ কলাম কতগুলা কলাম হবে কতগুলা রো হবে এখানে দশ দেন ঠিক আছে এটা যে সিলেক্ট করে ওকে দেবেন আমার গ্রিড আসছে পুরা এরিয়ার উপর যে এরিয়াটা আমার আছে ঠিক আছে এখান থেকে ফলো করে দিবেন যাতে ভালো বোঝা যায় এটা আমার প্রত্যেকটা এরিয়া ভাগ হয়ে গেছে এখন আমি যদি চাই এই প্রত্যেকটা ছোট ছোট অংশ এক একটা করে মানে আমি প্রিন্ট করবো বা একটা একটা করে দেখব এই যে আমি এখানে দশ কিলোমিটার ধরছি আপনি এখানে এরিয়াটা বড় আপনি যদি চান যে আমার বিশ কিলোমিটারই হচ্ছে ক্লিয়ার আসতেছে সেক্ষেত্রে আপনি বিশ কিলোমিটার নিয়ে নেবেন কারণ হচ্ছে এতগুলা পেজ আপনি ই দিতে গেলে ঝামেলা হবে শুধু শুধু পেজ নষ্ট হবে পিডিএফ করে যখন আপনি প্রিন্ট দিবেন শুধু শুধু পেজ নষ্ট হবে এখানে আমরা এখন এটাকে আমাদের শো করবো না কারণ আমরা জানি আমাদের এখানে গ্রিড আছে অফ করে গ্রিড থাকবে বাট গ্রিড শো হবে না ঠিক আছে এটাকে আমরা জুম করে দিই তারপরে এটাতে যাব ইনেবল ডাটা ড্রাইভেন পেজ এটাকে ইনেবল করে দেবো পেজ নেম আমার পেজ নাম্বার future page number relation page number করে দেব তারপর স্পেশাল রেফারেন্স সিলেক্ট Go. দেব পার্সেন্টেজ রেসপেক্ট হচ্ছে সাইজ সাইজ কি হবে এটা দিয়ে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হলেই ভিজুয়াল হবে মানে একশো পঁচিশ পার্সেন্ট বেশি একশো পার্সেন্ট হলেই মূলত থাকে এটা হচ্ছে ফিশ নেট সিলেক্ট করে দেবেন কোনটার উপর হচ্ছে আপনার পেজ শো করবে পেজ নাম্বার আছে ঠিক আছে আপনি কিসের উপর দেখতে চান পেজ নাম্বারের উপর না হচ্ছে পেজ নেমের উপর অবশ্যই এটা পেজ নাম্বারের উপর দেখবেন ঠিক আছে একটু ক্লিয়ার করে দিলাম এখানে ফিস নেটটা ইনেবল করার পর এই যে ফিস নেটটা নিয়ে আসবেন তারপর হচ্ছে ফিল্ড নেম সব কিছু হবে পেজ নাম্বার এটা সিলেক্ট করার দরকার নেই রিলেশন রোটেশন দেবেন পেজ নাম্বার যে কোটা আছে সে কোটা নিবে সরি এটা পেজ নাম্বার দিয়ে দিলে এটা অফ হয়ে যাবে কারণ যে কটা গ্রিড আছে সে কটা পেজ নাম্বার নেবে আর যদি আপনি দেখতে চান যে আসলে আমি পেজ নাম্বার উপর নেবো না কিন্তু আমার হচ্ছে এখানে আমি সিলেক্ট করে দেবো যে আমার এতগুলি পেজ নিবা পরে আর নিবা না তাহলে অতগুলো পেজ নিবে ওকে দেন এই যে দেখেন আমার পেজ আসছে কতগুলা উনআশিটা পেজ আসছে শুধু এতটুকু এতটুকু করে আপনি এখন যান একটা পর একটা এই যে একটা পর একটা গ্রিড আপনি শুরু করবেন একটা পর একটা এইটা আপনি আবার চাইলে ডাউনলোড এক্সপোর্ট করতে পারবেন হ্যাঁ এখন এখানে আমি গ্রিড অন করি গ্রিড অন করলে ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়ে যাবে আবার অন করে দেন টু দিয়ে দেন গ্রিড দেন এই যে আপনি হচ্ছে গ্রিড অনুযায়ী আপনার কেটে নিছে ভাগ করে নিছে এটা হচ্ছে ডাটা ডাইভার পেজের কাজ ব্যাপারটা বোঝা গেছে যখন দেখবেন হচ্ছে আপনার বিশাল একটা এরিয়া অনেক বড় একটা এরিয়া ওইটার ভিতরে আপনার ক্লিয়ার করে সবকিছু দেখাতে হবে হ্যাঁ রেকর্ড হয়েছে তখন হচ্ছে আপনি এই ডাটা ড্রাইভের পেজ থেকে এটা করে নেবেন ব্যাপারটা ক্লিয়ার এখানে কি করবেন ইয়ে হ্যাঁ, তারপর ওখানে চারটা অপশন এসেছে তার মধ্যে ওইটার মধ্যে কোনটা গ্রিড ইন্ডেক্স ফিচার গ্রিড ইন্ডেক্স ফিচার এটা হচ্ছে আমরা বড় ফাইলের ক্ষেত্রে আমরা এগুলো করি যে আমার ফাইলও বড় আবার আমার দেখাতেও হবে হচ্ছে স্পষ্ট হ্যাঁ করা যাবে সেটা হচ্ছে আচ্ছা, আমার এখনো দরকার নেই আমার এখানে হচ্ছে ই নাই কি বলে আপনার ই ফাইলটা নাই ডাউনলোড ইনস্টল করা নাই সেটা অ্যানোটেশন দেখানো যাবে কিন্তু আপনার এক্সপোর্ট যে করবো আমরা ডিজে ডাব্লিউ জে ফাইলটা হচ্ছে ডিডব্লিউজি ফাইল ওই ফাইলটা আমি এখানে ওপেন করতে পারবো সফটওয়্যার নাই তো হ্যাঁ এটা দেখানো যাবে আমি দেখা সরাসরি অটোক্যাডে দিচ্ছি ওখানে অটোক্যাডের উপরে কাজ করা মুশকিল মানে ওই সিস্টেম আমি একটা সিস্টেম জানি সেই সিস্টেমে আমরা করি অ্যানোটেশন করে আচ্ছা এটা হচ্ছে কি এইখানে যে সরাসরি এই কাজ করা আসলে এই ফাইলটা হচ্ছে জিআইএস এর ফাইল হচ্ছে অনেক বড় হয় হ্যাঁ। এটা অটোক্যাডে নিলে অটোক্যাড হচ্ছে একটু ঝামেলা করে স্লো হয়ে যায় বা ই হয় তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি আপনার কমাই নেন ফাইলটা আপনার যে সফটওয়্যারটার নাম হচ্ছে কি বলেন ম্যাপ সিক্স ওইটা হয়তো বা আপনার সফটওয়্যার এটা কমাই দেয় হ্যাঁ। সেক্ষেত্রে আপনার হচ্ছে ইউজ করা ইজি হয় আর হচ্ছে এই আপনি এই ম্যাপ সহ যখন শো করতে যাবেন তখন হচ্ছে আপনার এখান থেকে অ্যানোটেশন করে নিতে হবে আমরা আচ্ছা, যাব আমার এই ফাইলটা আছে হচ্ছে টেক্সট <coughs> প্রথমে আমরা হচ্ছে একটা ফাইল হ্যাঁ, ডাটাবেস করবো ডাটাবেস ডাটাবেস তৈরি করে accept CS map आउटपुट लोकेशन सेलेक्ट कर दूँगा आउटपुट फीचर क्लास रिपोर्ट जब टीचर क्लास

আচ্ছা এটা আমি একটু আপনাকে পরে হ্যাঁ, দেখাচ্ছি হ্যাঁ। আচ্ছা আমি এটাকে আপনি দেখিয়ে দেবো আমরা কিন্তু লেয়ারের কাজটা শিখি লেয়ার এটাই আমি শিখাইতে চাচ্ছিলাম আজকে কিন্তু এটা দিয়ে শুরু করতে পারলাম না আচ্ছা, এটা আপনার আমি পরে দেখাই দেবো না হ্যাঁ, আচ্ছা ওইটা অবশ্যই করা যাবে আমরা হচ্ছে লেআউট ভিউতে যাব এখান থেকে পেজ অ্যান্ড প্রিন্ট সেট সিলেক্ট করব সিলেক্ট করে মূলত আমাদের হচ্ছে এ ফোর বা এ থ্রি যেটাতেই কাজ করি এ থ্রি এ ফোর ল্যান্ডস্কেপ নেই আমরা আপাতত এটা অটো হ্যাঁ এটা ক্লিক দিয়ে রাখলে ও হচ্ছে এই সেট আপে নেবে ওর যে সেট ঠিক করে দিবেন আর এটা উঠাই দিলে এইখানে যে সেট আছে ওইটাই ও নেবে ঠিক আছে এটা হচ্ছে ইউজ প্রিন্টার পেপার সেটিং আপনি এটা চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন ইউজ যখন তখন আপনি হচ্ছে এটা আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন কিন্তু আমরা মূলত করি না এটা যে সেট আপ দেই এই সেম সেট আমরা করি ফাইল আসবে এটা হচ্ছে আমার এ ফোর ল্যান্ডস্কেপ যেই ফাইলটা যেই পেজটা এটা ডিফল্ট থাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনি কোনটা করবেন কোনটায় কাজ করবেন লেটার থাকে ডিফল্ট মানে আমি তো ওখানে ডিফল্ট আছে আমি নিয়ে নিতে পারতেছি কিন্তু আমি যদি হাতে বানাই মানে আমার সাইজটা এমন হইছে যে আমি ওই সাইজে দিতে হবে আপনার প্রিন্টারে এখানে আমি এটাই এটাই আমি দেখাইতেছি যদি আপনি হচ্ছে এইটাকে আপনি এইভাবে করেন আপনার ইচ্ছা মতো প্রিন্ট দিবেন প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে ইউজ প্রিন্টার সাইজ এটা অন করে এইখানে আপনি আপনার ইচ্ছা মতো যেটাতে খুশি কাস্টমাইজ করে নেবেন ঠিক আছে এই যে এখানে একটা লিমিটেশন আছে এই লিমিটের উপর আপনি এটা এই পেজে সেট দিতে পারবেন হ্যাঁ কত ইঞ্চি কত মিটার কত পয়েন্ট হুম তো পেপার সাইজ আপনি সেটা কোন পেপার সাইজ কোনটা এটা কাস্টম হ্যাঁ, যদি থাকে তাহলে আপনার ইচ্ছা মতো করতে এখানে মূলত কাস্টম নাই এখানে হচ্ছে এ দিতে হবে এই যে এখান থেকে আপনি চাইলে ডাটা টাইপের পেজ অ্যাড করে দিতে পারেন যাতে হচ্ছে ওইভাবেও করতে পারবেন মানে প্রিন্ট করার ক্ষেত্রে এই যে কাস্টমস এখানে আপনি কাস্টমস করে নেবেন যদি আপনি এটা না চান এটা আপনার দরকার নেই আপনি এটা কাস্টমস করে এটা দিলেন ষোলো এটা লাগবে হচ্ছে আপনার বারো ঠিক আছে কোনটা হ্যাঁ, এটা এটা তো আমার প্রিন্টারের নাম প্রিন্টার পিডিএফ একই জিনিস they're going মানে এই যে পিডিএফ করে নেবেন এখানে যদি আপনার প্রয়োজন হয় কিন্তু এইখানে হচ্ছে আমার মেন ফ্যাক্ট না মেন ফ্যাক্টটা হচ্ছে আমি যখন এক্সপোর্ট করবো ওই এক্সপোর্টে হচ্ছে আমার মেন বিষয়টা এখানে জাস্ট আপনি আপনি পেজ সেট আপ করবেন এখন আপনি যদি চান যে আপনি এই ফর্মেট এখানে পেপার সাইজ এইভাবে নেবেন না আপনি এইভাবে নেবেন সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন কাস্টমাইজ করে এটাকে ষোলো দিবেন তারপর হচ্ছে ধরেন এটাকে বারো দিবেন এখন আপনি ড্র করবেন এটাকে এটা ইউজ করলে যখন দেখবেন ইউজ প্রিন্টার পেজ সিটিং তাহলে এটা নিয়ে নিবে এটা উঠাই দিবেন তাহলে আর ওটা নিবে না হ্যাঁ সেটা থাকবে এই যে ওকে দেন এই যে আপনার এই পেজে চলে আস ষোলো হুম কোনটাতে হ্যাঁ এটা তো অবশ্যই দেখাবো আমি এটাকে দেখাই এখানে আপনি কাস্টমস করে নেবেন কাস্টমস করে আপনার ইচ্ছা মতো যেই সাইজ খুশি আপনি পেজ নিতে পারবেন যদি আপনি আঠারো নেন আর এখানে নেন আট তাও নিতে পারবেন যদি আপনার এরকম লাগে আমরা মূলত হচ্ছে এই প্রিন্টার সাইজ নেই কারণ হচ্ছে প্রিন্টার সাইজ নেওয়ার মধ্যে একটা সুবিধা আছে কারণ আমার প্রিন্টার আমার যেই সাইজ লাগবে ওই সাইজ আমাকে দিতে পারবে ঠিক আছে আমি আমার প্রিন্টার সিলেক্ট করি তারপর হচ্ছে আমি প্রিন্টার সাইজ নেই আর আমি যখন অন্য প্রিন্টার করবো বা বাইরে নিব তখন হচ্ছে আমি কাস্টমসে আমার এতটুকু সাইজে লাগবে বা এতটুকু লাগবে আর আমাদের হচ্ছে একটা ই দিয়ে দেয় যে ধরেন আমার ওয়াইড লাগবে হচ্ছে সতেরো বা আঠেরো হাইট লাগবে হচ্ছে বারো বা চোদ্দো এরকম ওরা আমাকে অনেকটাই দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা এই যে কাস্টমসে গিয়ে করি আর নাইলে এটা অন করে দিই এই যে এটা এখান থেকে নিয়ে নেয় অটো ক্লিয়ার ব্যাপারটা কোশ্চেনটা থাকলে বললাম আচ্ছা এটা হচ্ছে ধরেন আমাদের বাংলাদেশের ম্যাপ প্রথমে আমরা এটাকে সরাই দিব সরাই দেবো কারণ এটাকে আমার প্রথম সেট করতে হবে এখানে কাস্টমাইজ যাব টুলস টুলসে থেকে ড্রো নামে যে এটা আছে এটা ক্লিক করব এটা অন করে দেব ড্রো আর আরেকটা লাগবে এটা হচ্ছে সেপ্লিকেশন করার জন্য আরেকটা হচ্ছে গ্রাফিক্স ঠিক আছে এই দুটো আমরা অন করে নেব গ্রাফিক্স কাস্টমাইজ টুলবার ড্র অ্যান্ড গ্রাফিক্স এই দুটো আমরা অন করে নেব আমরা ড্রোতে একটু পরিচয় হয় হ্যাঁ এটা হচ্ছে সিলেক্ট করার জন্য ড্র যেটা ড্রয়িং করবেন সেটা সিলেক্ট করার জন্য এটা হচ্ছে রোটেট করার জন্য এটা জুম ইন করার জন্য আর এটা হচ্ছে ড্র করার জন্য আসলে আপনি কিসে ড্র করতে চান কোন অ্যাঙ্গেলে রেক্টেঙ্গেলার আছে পলিগন আছে সার্কেল আছে ইলিফেস আছে লাইন আছে কার্ভ আছে ফ্রি হ্যান্ড আছে মার্কার আছে এটা হচ্ছে টেক্সটের জন্য টেক্সট কি টেক্সট করবেন কিছু লেখার জন্য তো সে স্প্লেন্ট লাইনের লেখার জন্য এটা লেভেল এটা হচ্ছে ক্যালি আউট ক্যালি আউট তো আমরা বলছি যে একটা ই থাকবে টান দিয়ে ওটা দূরে লেখা যেটা আর কি এই যে এই জিনিসটা জাস্ট কারণ এটা একটা ক্যালি আউট প্রথমে এখানে লিখবেন সিলেক্ট করুন এই যে পজিশন আমরা চেঞ্জ করতে পারবো ধরুন এক জায়গায় এই পজিশনের নাম হচ্ছে এইটা তখন আমরা এটা এভাবে ইউজ করবো আবার এটা সিলেক্ট করব এটা দিয়ে সিলেক্ট করতে হবে এটা দিয়ে ডিলিট করতে হবে এটাকে আমরা আপাতত টেক্সটে দিয়ে রাখি পলিগন টেক্সট রেক্টেঙ্গেল টেক্সট আর হচ্ছে আছে সার্কেল টেক্সট টেক্সটে রাখি এটা হচ্ছে বোল্ড করার জন্য এটা হচ্ছে ইটালিক করার জন্য আন্ডারলাইন এগুলো হচ্ছে কালার চেঞ্জ করার জন্য এটা হচ্ছে লেটারের কালার চেঞ্জ করবে এটা হচ্ছে ফিল্ডের কালার চেঞ্জ করবে এখানে আছে কিছুই এটা আপনার পরে দেখাই আচ্ছা এই হচ্ছে আমাদের ফাইল তো আমরা প্রথমে এটা নিব একটা রেক্টেঙ্গুলার ড্র করব ড্র করলাম এখানে এইখানে আমরা এটার পজিশনে কিভাবে দিব একটু খেয়াল করে হ্যাঁ পরে কাজ করে সবাই একটু খেয়াল করে এটা এটা খেয়াল না করলে ঝামেলা হবে পরে এটাকে প্রপার্টিজে যাব ঠিক আছে এটা আমরা পজিশনে দিব কিভাবে দিব ভাই একটু পরে কথা সাইজ এন্ড পজিশনে যাব এক্স ওয়াই এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স আমার প্রথমে হচ্ছে এটা যদি আমি এটার ভেতরে নিতে হয় তাহলে আমার এক্স ওয়াই পজিশন দিতে হবে যে এটার এক্স ওয়াই পজিশন কত তো আমরা হচ্ছে এইটা থেকে মেন যে আমাদের পজিশনটা আছে এটা থেকে আমরা ধরেন দশ ইঞ্চি পয়েন্ট দশ ইঞ্চি আমরা হচ্ছে ভিতরে নেব এই দাগটা প্রপার্টিতে যাব পয়েন্ট টেন এক্স দিলে এক্স হচ্ছে পয়েন্ট টেন এক্স আর ওয়াই দিব হচ্ছে পয়েন্ট টেন ঠিক আছে ও ওর এক্স ওয়াই পজিশনে বসে পড়ছে এটা হচ্ছে এক্স ওয়াই পজিশনটা হচ্ছে এইটার ভিতরে পড়বে সবসময় আমাদের যে মেইন লেআউট যে পেজ সেট আপটা দিছি ওইটার ভিতরে এটা হচ্ছে এক্স ওয়াইয়ের যে কোনা ওইখানে পড়ছে এক্স ওয়াই যে আমরা পরিমাপ করি ওইখানে ঠিক আছে এখন আমরা এটা সিলেক্ট করব এটার হাইট কত হবে এখানে দেখা যাচ্ছে আমার এখানে মোটামুটি এইট আছে পেজটা এইট আছে তো আমরা হাইট ধরেন এইট পয়েন্ট এটা আবার দেখে আমাদের পেজ কত আছে পেজ সেট আপ আছে আমরা এখানে এইট পয়েন্ট টু সেভেন এটা হচ্ছে হোয়াইট হোয়াইট হচ্ছে এইট পয়েন্ট টু সেভেন এক্সেল অন করে নিই দেখি হচ্ছে x position y position আমরা পজিশন নিচ্ছি হচ্ছে পয়েন্ট টেন ওয়াই পজিশন নিয়েছি এখন হচ্ছে ধরেন আমি এটাকে হাইট কতটুক নিলে আমার এখানে বসবে হোয়াইট কতটুক নিলে আমার এখানে পয়েন্ট টেন পরিমাপে বলবে বা পয়েন্ট টেন আকারে বসবে এটা হচ্ছে এখান থেকে আমার এইখানে হচ্ছে পয়েন্ট টেন থাকতে হবে তাহলে এখানে আমার পয়েন্ট টেন থাকতে হবে তাহলে হচ্ছে আমার পয়েন্ট টোয়েন্টি মাইনাস করতে হবে এটা থেকে ইকুয়াল টু এইট পয়েন্ট টু সেভেন মাইনাস পয়েন্ট টোয়েন্টি সরি মাইনাস এবিসিডিটা করি এইট পয়েন্ট সেভেন আসে এটাকে আমরা কপি করবো ওয়াইডেনে কন্ট্রোল ভি বসে এটা হচ্ছে উপরে বসানোর জন্য এখন আমরা হচ্ছে সেম কাজ করব এটা হচ্ছে সাইজ অ্যান্ড পজিশনে এলেভেন পয়েন্ট ঠিক আছে এইটুক বোঝা গেছে এটা হচ্ছে তাই করবো এটাও সেন ইকুয়াল টু মাইনাস পয়েন্ট টু ইলেভেন পয়েন্ট ফোর নাইন এটা হচ্ছে আমাদের বাইরের যে সেট থাকবে সেটা এটাকে আমরা প্রপার্টিতে যাব এখান থেকে সিম্বল সিম্বলে গিয়ে আমরা হচ্ছে এখানে আউটলাইন বাউন্ডারি আমাদের যে আউটলাইন বাউন্ডারিটা ছিল ওইটা কালার করব আমার যদি অন্য কালার প্রয়োজন হয় মূলত আমরা অলওয়েজ এটা কালো করে দিই আর এটাকে আমরা হচ্ছে নো কালার করে দেবো অ্যাপ্লাই ওকে এটা হচ্ছে আমার ভিতরে একটা প্রথম আউটলাইন নিলাম এখন হচ্ছে ধরেন আমাদের ম্যাপে একটা ম্যাপে কি কি থাকবে একটা ম্যাপে থাকবে হচ্ছে লিজার থাকবে একটা ম্যাপে হচ্ছে আপনার গ্রাফস থাকতে পারে একটা ম্যাপে টাইটেল থাকবে তারপরে হচ্ছে একটা ম্যাপে স্কেল থাকবে তারপরে আপনার নর্থ অ্যারো থাকবে নর্থ অ্যান্ড স্কেল নর্থ অ্যারো অ্যান্ড স্কেল এটা হচ্ছে প্রত্যেকটা ম্যাপে অবশ্যই থাকতে হবে এটা হচ্ছে মাস্ট অবশ্যই দিবেন যদি ক্লায়েন্ট সবকিছু বলে দেয় ওই দুইটা নাও বলে তারপরে ওই দুইটা দিতে হবে স্কেল আর নর্থ অ্যারো এই দুইটার উপরে ম্যাপে সবকিছু ডিপেন্ড করে আসলে তো আমরা এটাকেও সেম পজিশনে বসাবো এখন এটা যেহেতু আমরা দশ নিছি আমার এটা তো একটু ভিতরে বসাতে হবে তাই না এটাকে তো এইটার ভিতরে আনতে হবে সেক্ষেত্রে আমরা এটা একটু ফাঁকাও রাখবো কারণ এখানে গ্রিড থাকবে একটা সাইজ এন্ড পজিশনে যাব ধরেন আমরা হচ্ছে এটা টু ফাইভ দূরে নিব পয়েন্ট টু ফাইভ পজিশনে বসাবো ওয়াই হবে পয়েন্ট টু ফাইভ অ্যাপ্লাই এটা পয়েন্ট পজিশনে সেট হয়েছে এখন এইখানেও আমরা হচ্ছে ওই যে মাইনাস করছিলাম ওইটা যে বসাইছিলাম এখান থেকে হচ্ছে এই যে এইটা নিয়েছিলাম প্রথমে এটা থেকে আমরা পয়েন্ট টু ফাইভ মাইনাস করে দিই হ্যাঁ টু ফাইভ টু ফাইভ করে ফাইভ জিরো হবে মাইনাস হচ্ছে ফাইভ সরি বারবার এটা হচ্ছে হচ্ছে এই পজিশনটা ঠিক আছে এটা বসছে এখন আমরা হচ্ছে হাইটটা ওয়াইটটা হাইটটা বসাবো এটাও সেভেন সেভেন পয়েন্ট ফাইভ সেভেন করে নিই একটা এক্সেল করে নিলে সবসময় ইজি হবে কারণ হচ্ছে আপনার মাথায় এতক্ষণ থাকবে না পয়েন্ট ফাইভ জিরো seven points. seven seven. এখন হচ্ছে আমার এই ম্যাপের ভিতরে আমি কিছুই দিব না যদি আমি নর্থেরও দিতে চাই বা নর্থেরও দিতে ইচ্ছে হয় তাহলে আমি দিব আসলে আমাদের এটার ভিতরে কিছু দেওয়া উচিত না পজিশনটা আবার দেখে নেই এটা হচ্ছে বাইরের সাইজ পজিশন ভিতরেরটা এটাকে আমরা সাইডে আর একটা বক্স করব এইখানে আমাদের একটা জিনিস আমরা বুঝি যে এই যে ম্যাপের যে আমার লেআউটের যে বক্সটা আছে এই লেআউটের বক্সের মধ্যে আমরা কিছুই ইউজ করব না আমরা আলাদা একটা বক্স করব সাইডে ওই বক্সের মধ্যে আমরা সব কিছু রাখবো তো ধরেন আমি এটা এড করে নেব আমাদের যে সাইডের যে পজিশন এটাকে দিয়ে এখন আমরা এই পজিশনে এই দূরত্বে আরেকটা লেআউট করব লেয়ার এই বক্স করব এখানে একটু সুবিধা আমি একটা জিনিস দেখাই দিই এটাকে আপনার প্রথমেই এটার কাছাকাছি এইভাবে ড্র করবেন ড্র করলে সুবিধা কি যে আপনি যে ওই মাপটা দিতেছেন না ওই মাপটায় ঝামেলা হওয়ার পসিবিলিটি কম এটা প্রথমে আপনার পজিশন যদি আপনি সিলেক্ট করে দেন এইভাবে ধরে নিন যে এখন আমি এটাকে মাইপে একটা পজিশন দিতে দিতে পারবো এখান দেখেন মোটামুটি কাছাকাছি চলে আসছে কিন্তু আপনি যখন মানে একবারে করতে যাবেন বা দেখা গেছে যে দূরে দূরে যদি রাখেন দূরে আমি রাখলাম এটা অবশ্য করতে করতে হয়ে যাবে দূরে রাখলে আপনার এইটা থেকে এই পজিশন আনতে আপনার ঝামেলা হবে তখন হচ্ছে মাপে ভুল হতে পারে বা অন্য কোনো কিছুতে ভুল হতে পারে হ্যাঁ কন্ট্রোল চেট দেন পজিশনে চলে যাবে এইখানে দেখেন এখন আপনি এটা সেম করবেন হচ্ছে পয়েন্ট টু ফাইভ আমরা নিছিলাম পয়েন্ট টু ফাইভ নেব আর হাইট নিছিলাম আমরা হচ্ছে এখানে দেখে নিই এটার হাইট আর এটার হাইট হবে সেম ঠিক আছে আমরা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন সেভেন এটার ওয়াই এক্সপোজিশন হবে সেম ওইটাই আমার এখান আসবে এখানে একটা জিনিস আমরা ফলো করি আমাদের এইখানে এইট পর্যন্ত আমরা নিছি আমার ওয়াইয়ের পজিশন এইট পর্যন্ত তো আমরা জানি যে আমাদের এই ফাইলটা হচ্ছে এইটার যে ফাইল এই ফাইলটা আছে আমার এইট পর্যন্ত আছে ঠিক আছে এইট পর্যন্ত আছে তো আমার এইটের সাথে টু ফাইভ যুক্ত করতে হবে ঠিক আছে তো আমার এইটা যদি আমি পজিশনে বসাইতে চাই তাহলে আমার ওয়াইয়ের পজিশনটা হবে এইট পয়েন্ট টু ফাইভ এইট পয়েন্ট টু ফাইভ আমি বেশি আছে আচ্ছা এখানে একটু বুঝি হ্যাঁ আমরা কিন্তু অলরেডি এটাকে পয়েন্ট থ্রি ফাইভ দূরে নিছি এটাকে পয়েন্ট থ্রি ফাইভ দূরে নিছি আর এইখানে আমার পয়েন্ট থ্রি ফাইভ বেড়ে গেছে সেক্ষেত্রে আমার এটাকে যখন আমি পজিশনে বসাবো তখন হচ্ছে ওই পয়েন্ট থ্রি ফাইভের সাথে আমার টু ফাইভ যুক্ত করতে হবে আরো এক্স পয়েন্ট এইট পয়েন্ট সিক্স দিলে হচ্ছে না ফাইভ ফাইভ এইট পয়েন্ট পয়েন্ট টু ফাইভ দূরে আছে এইট পয়েন্ট টু ফাইভ হচ্ছে পয়েন্ট টু ফাইভ এইট পয়েন্ট ফাইভ জিরো হবে কারণ এটা হচ্ছে এক্স এর পজিশন এক্স এর পজিশন তো দুই সাইডে হবে না এক্স এর পজিশন হবে এক সাইডে এটা আর এটা সমান দূরত্ব মানে এই লাইন থেকে এই লাইনে যত দূরত্ব এই লাইন থেকে এই লাইনের ততটুকু দূরত্ব এটা মেজার করা হবে এই লাইনটার সাথে ঠিক আছে এই লাস্টের লাইনটার সাথে এখানে যতটুকু দূরত্ব আছে এটার সাথে এটা ততটুকু দূরত্ব আছে আমরা যদি এই দূরত্বটা এতটুকু মানে আরও কমাই দিই মানে যেভাবে সুন্দর লাগে আমি চাইলে এখানে কমাই দিতে পারি এইট পয়েন্ট ফাইভ জিরো আছে আমি এইট পয়েন্ট থ্রি ফাইভ নিই এটা হচ্ছে বেশি দূরত্ব হলে যদি আমি চাই যে এটা একটু কম দূরত্বে নিব বেশি কাছাকাছি হয়ে যায় এটা হচ্ছে এটা পজিশনের মতো হয়েছে এখন এটার ওয়াইট কত দিব মানে এইভাবে কতটুকু আছে সেভেন পয়েন্ট সেভেন সেভেন এটা আমাদের আছে ওইটার সমানই দিব আমরা ঠিক আছে সেভেন পয়েন্ট সেভেন সেভেন ওকে হাইট আমাদের মেজার করা হয়ে গেছে এখন হচ্ছে হোয়াইট হোয়াইট কতটুকু দিব আমার এইখানে কতটুকু জায়গা আছে এখানে যখন আমরা ওয়াইট দিব আমার এইটা যেহেতু পয়েন্ট থ্রি ফাইভ আমরা নিছি এটাও আমরা পয়েন্ট থ্রি ফাইভ নিব এই পাশেও পয়েন্ট থ্রি ফাইভ পার্থক্য হবে তাহলে হচ্ছে হচ্ছে Thank you. copy এখন এটা একটু দেখি হ্যাঁ আমাদের এইখানে এটার পজিশন আমরা কিভাবে দেব আমরা হোয়াইট পাইছি আর হচ্ছে এক্স ওয়াই পজিশন পেয়েছি এখন এইটার পজিশন আমরা কিভাবে দেব এখানে হচ্ছে আমরা কতটুক পাইছি এটা দেখেন এটা আমরা হচ্ছে পাইছি এটার পজিশন পাইছি হচ্ছে এইট পয়েন্ট ফোর এইট পয়েন্ট ফোর পাইছি তো আমার যখন আমরা এটা পজিশন বসাবো তখন হচ্ছে এইখানে আমরা যেমন থ্রি ফাইভ নিয়েছিলাম বা আপনার দশমিকের পরে আমরা এখানে ফাঁকা রাখছিলাম হচ্ছে থ্রি ফাইভ পর্যন্ত ফাঁকা রাখছিলাম ঠিক আছে এখানে আমরা টু টু ফাইভ নিয়েছিলাম হ্যাঁ আর এই সাইডে হচ্ছে আমরা নিয়েছিলাম যে টু ফাইভের থেকে একটু কম টু ফাইভের থেকে একটু কম নিয়েছিলাম এটা হচ্ছে থ্রি ফাইভ ছিল তো এইখানেও আমরা সেম করব যে আমাদের যখন এই পজিশনটা নিব তখন হচ্ছে থ্রির সাথে এটার মাপের সাথে জাস্ট আমরা থ্রি ফাইভ নিয়েছিলাম ফোর জিরো ফোর জিরো নিয়েছিলাম এটার সাথে হচ্ছে পয়েন্ট টু ফাইভ থেকে ফোর জিরো মাইনাস করবো পয়েন্ট টু ফাইভ থেকে যদি আমরা পয়েন্ট ফোর জিরো মাইনাস করি তাহলে কত আসে পয়েন্ট টু ফাইভ তাহলে হচ্ছে আমরা পয়েন্ট ফাইভ নিয়েছিলাম বেশি না কথা না পয়েন্ট ওয়ান ফাইভ বেশি নিয়েছিলাম এটার ক্ষেত্রে আমরা সেম করব এখানে আমরা পয়েন্ট ওয়ান ফাইভ বাড়াই দেব থ্রি পয়েন্টের সাথে এটাকে কেটে জাস্ট পয়েন্ট ওয়ান ফাইভ এইভাবে কত আসে ফাইভ মনে হয় বেশি লেগে যায় না থ্রি জিরো জিরো জিরো হবে এটা হচ্ছে আমাদের যখন আমরা জিরো জিরো নেব তখন হচ্ছে আমার এখানে পনেরো পর্যন্ত বা হচ্ছে যে মাপটা আমরা নিয়েছিলাম এখানে এইটার সমান পরিমাণ ফাঁকা থাকবে যে এই যে যে আমরা পজিশনটা নিয়েছিলাম প্রথম পজিশন এই প্রথম পজিশন এটার সাথে এটা যতটুকু দূরত্ব এটার সাথে এটা ততটুকু দূরত্ব কিন্তু আমি দেখা গেল যে আমার এই সাইডে আমার এতটুকু জায়গা রেখে লাভ নাই আসলে যে এখানে শুধু শুধু যে আমরা এতটুকু জায়গা ফাঁকা রাখবো এটাতে আমার কোনো কাজ আসবে না সেক্ষেত্রে আমরা এটাকে আরও চাপাই দিব পয়েন্ট ওয়ান জিরো নাইন ঠিক আছে এটা এখন মোটামুটি ঠিক আছে আমাদের পয়েন্ট ওয়ান জিরো নিলে এটার সাথে এটার পার্থক্য তাহলে পয়েন্ট থ্রি ফাইভই হলো এটা হচ্ছে ওয়ান জিরো এটা এটা ওয়ান জিরো এটা থেকে এটা ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পার্থক্য রাখলাম এখন এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা বুঝার একটু বলেন একটু জাস্ট এটা বুঝে ক্যালকুলেশন করে নিতে হবে মধ্যে তার কোনো প্রবলেম আছে এখন ধরেন আমার এখানে এটার মধ্যে আমার আরো বক্স লাগবে একটা হচ্ছে লিজেন্ডের বক্স একটা হচ্ছে কি ম্যাপ যেটা হচ্ছে আমরা ফোকাস ম্যাপ বলি যে ম্যাপটা হচ্ছে বাংলাদেশের একটা ম্যাপ থাকবে ওখানে আমার এরিয়াটা ফোকাস করবে এটার জন্য একটা ম্যাপ লাগবে তারপরে হচ্ছে আমার স্কেল আর হচ্ছে নর্থের জন্য একটা ম্যাপ লাগবে তো আমার তিনটা পার্ট লাগবে তিনটা পার্টের জন্য আমার এখানে যখন আমরা বসাবো তখন আমরা একটা জিনিস চিন্তা করবো সেটা হচ্ছে এইটার আমার হাইট কতটুকু আছে ওকে এটা তো ল্যান্ডস্কেপে করছি এর জন্য এই ঝামেলাটা হচ্ছে হাইট আর ওয়াইটের মধ্যে এইটা হচ্ছে সেভেন সেভেন পয়েন্ট সেভেন সেভেন আপনি এটাকে ভাগ দিবেন হচ্ছে তিন দিয়ে ইকুয়াল টু হ্যাঁ সেভেন পয়েন্ট সেভেন সেভেন ডিভাইডেড বাই থ্রি টু পয়েন্ট ফাইভ নাইন এটা হচ্ছে আমার এক একটার পজিশন হবে আচ্ছা। এক একটা বক্সের তো আমরা কি করব এখানে ওই ওই কাজটাই করব আমরা সেটা হচ্ছে আমরা প্রথমে ভিতরে ড্র করব ভিতরে ড্র করলে ওইটার পজিশন আমরা ইজিলি ধরতে পারবো বাইরে থেকেও করতে পারবো কিন্তু বাইরে থেকে না আনাটা আমাদের জন্য একটা ঝামেলা একটা জিনিস একটু দেখি সেটা হচ্ছে টু পয়েন্ট নাইন নাইনের যে ইটা আছে এখানে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আরও পয়েন্ট ফাইভ মাইনাস করে দিব সরি পয়েন্ট টেন মাইনাস করে দিব রাইট রাইট প্রত্যেকটা ইসে আমাদের গ্যাপ রাখতে হবে equal to minus 0.10 0.10 বা 5 10 রাখি আপাতত দেখি কি আসে কপি করব এখানে দিয়ে দেবো এটা আর এইখানে আমরা কত নিয়েছিলাম মনে আছে এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে এইট পয়েন্ট আমার যদি মনে না থাকে সেক্ষেত্রে একটু দেখে নিব এটা যে আমার এইটার পজিশন কত ছিল এটার পজিশন হচ্ছিল হচ্ছে আমার এইট পয়েন্ট ফোর জিরো তো এটা থেকে আমি টেন এইট পয়েন্ট ফাইভ জিরো নেব এটা না হচ্ছে আমার তো এটাই থেকে এদিকে যাবে তাহলে বাড়বে না আমার এই যে দেখেন এই স্কেলটা দেখেন এইখান থেকে যখন আমার এইদিকে যাবে তখন তো আমার বাড়বে এটা দেখেন আমার কত আছে এটার পজিশনটা দেখেন এইট পয়েন্ট ফোর জিরো তো আমি আরও এইট ফাইভ জিরোর দিকে যাবো না এটাই হচ্ছে বিষয় এটা হচ্ছে চারটা আপনি আলাদাভাবে মানে মাথায় রাখতে হবে যে চারটা আপনি চিন্তা করতেছেন এই দুইটা একসাথে আসলে এই দুইটা একসাথে না এইটা আলাদা জিনিস এটা টোটালি আলাদা জিনিস একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে এটা হচ্ছে আমরা ওই মাপে নিব এটা প্রথমে আমরা নিয়েছিলাম হচ্ছে এটাকে বসে অ্যাপ্লাই করি তো সরে গেছে ঠিক আছে এখন আমরা দেখব এইটার পজিশনটা কত এটা হচ্ছে এইটুকু ঠিক আছে এইটুকু আমরা কতটুকু দূরত্বে বসাবো এটার পজিশন হচ্ছে আমার টু ফাইভ এটার পজিশন দেখা যাচ্ছে এটার পজিশন হচ্ছে আমার টু ফাইভ তাহলে এটা আমি যদি পয়েন্ট টেন দূরে নেই তাহলে আমার হচ্ছে এটা হবে থ্রি ফাইভ থ্রি ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ দিতে হবে ঠিক আছে এটা আমরা নেব হচ্ছে পয়েন্ট থ্রি ফাইভ এটা হচ্ছে এটার পজিশন এখন হচ্ছে আমরা আসি এটার হচ্ছে হাইট আর ওয়াইডে এখন এটা কত দেবো এই যে আমরা মেজার করে রাখছিলাম টু পয়েন্ট four nine. এখন আবার এটা দেখবো আমার এটার পজিশন কত আছে ওয়াইটে এটার পজিশন আছে সেভেন পয়েন্ট এটা ধরার পয়েন্ট ই আছে হচ্ছে আমার থ্রি পয়েন্ট ওয়ান জিরো এখন হচ্ছে এখানে আমার দুই সাইডেই কমাতে হবে সেক্ষেত্রে আমার হবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান জিরো হবে না থ্রি পয়েন্ট ওয়ান জিরোর সাথে মাইনাস হবে হ্যাঁ হ্যাঁ এটাতে আমরা পয়েন্ট টু ফাইভ রাখবো না এটা থেকে আমরা যে টেন পার্থক্য রাখবো টোয়েন্টি এটা হচ্ছে টোয়েন্টি মাইনাস হবে এটার পজিশন হবে হোয়াইট

এখন এটাকে আবার সেম করবো হ্যাঁ কপি করা যাবে কিন্তু কপি করলে আপনি পজিশন করবেন একটা কাজ করতে পারেন এখন হচ্ছে আপনি এটার সাথে একটা দাগ দিয়ে নিতে পারেন যে এই দাগে আপনি ফেলবেন এই যে একটা গ্রিড লাইন নিয়ে নিতে পারেন আপনি বাকিগুলো এই দাগে যদি আপনি ফেলতে চান আপনি ফেলতে পারবেন একটা ড্র করা হয়ে গেলে তখন আপনি গ্রিড লাইনে করতে পারবেন কিন্তু আপনি যদি আসলে প্রথম থেকেই গ্রিড লাইন করতে যান তাহলে হচ্ছে আপনার অ্যাকুরেসিটা আসবে না গ্রিড লাইনে আপনার পুরোটাই ড্র করা যায় কিন্তু হচ্ছে আপনার যখন আপনি অ্যাকুরেসি আনতে চাইবেন পুরোটা তখন হচ্ছে আপনার এটা ঝামেলা হয়ে যাবে হ্যাঁ এই যে দেখেন গ্রিড লাইনটা যখন করবেন তখন হচ্ছে জুম ইন করে নেবেন খুব ভালোভাবে তাহলে হচ্ছে এটার সাথে এটার পজিশনটা ভালো আসবে কিন্তু গ্রিড লাইন আসলে না করাই ভালো যেহেতু আমরা এখন শিখতেছি হ্যাঁ আপনি এখন গ্রিড লাইন যদি চান এই যে ধরেন এভাবে ধরবেন ড্রো করে দেবেন এখান থেকে ও আপনার পজিশন অনুযায়ী নড়বেই না এই যে হয়ে গেল মানে সেম পজিশনে থাকবে সব না হাতে করবো না ওইগুলো মাপ দিয়ে দেবো দেখছেন গ্রিড লাইন আপনি গ্রিড লাইনের বাইরেও যাবে না চাইলে ওরা পুরো গ্রিড লাইনের উপর বসাবেন এইভাবে প্রত্যেকটাই এইভাবে ড্র করা যায় কিন্তু এইভাবে মূলত করবেন না এইভাবে করলে আপনার লেআউট লাগবে একটা ম্যাপ লাগবে হচ্ছে বিশটা আপনি এক ঘন্টা লাগে একটা লেআউট করে নিন ধরুন এক লেআউটে আমাদের অনেক সময় পঁচিশটা ম্যাপও দিতে হয় তো দরকার হলে আমি এক ঘন্টা লাগাই আমি সুন্দরভাবে আমার লেআউটটা করে নিব কারণ একটা ম্যাপের সব কিছু ডিপেন্ড করে আপনার লেআউটটা আপনি কীভাবে সাজাইছেন লেআউট দিলেন ধরেন এটা বড় হয়েছে এটা ছোট হয়েছে এটা আবার তার থেকে ছোট হয়েছে এগুলো দিলে হচ্ছে ক্লায়েন্টরা মানে ওইভাবে গ্রহণ করবে না ধরেন যদি পিডির কাছে পরে এই পেপার তাহলে তো কোনো কথাই নেই মানে হ্যাঁ। রেখে দিয়ে আপনি এটা আমি দেখাই দিব যে এই ফাইলটার উপর আপনি একশোটা ম্যাপ করতে পারবেন যে কটা খুশি করতে পারবেন ঠিক আছে আচ্ছা যাই হোক এটা আমরা কেটে দিই গ্রিড লাইন আমরা এখন এটার পজিশনটা দিই এখন দেখেন এটা আমাদের কত ছিল হাইট টু পয়েন্ট ফোর নাইন এই টু পয়েন্ট ফোর নাইনের সাথে আমরা যুক্ত করব হচ্ছে আমরা পয়েন্ট সরি টু পয়েন্ট নাইন জিরো ছিল নাকি টু পয়েন্ট নাইন জিরো আচ্ছা টু পয়েন্ট নাইন জিরোর সাথে আমরা আবার পয়েন্ট টেন পার্থক্য করে নিব তাহলে হচ্ছে আমার উপরের এটার পজিশন এক্স এর পজিশন আসবে হচ্ছে আমার ওয়াই এর পজিশন আসবে হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো এটার ওয়াই এর পজিশন দিয়ে আমরা টু পয়েন্ট থ্রি জিরো টু পয়েন্ট থ্রি জিরো না না না ফোর নাইনের সাথে হবে না এটা হচ্ছে টু পয়েন্ট নাইন জিরো না তাহলে আমার টেন পয়েন্ট টেন বাড়বে পয়েন্ট টেন বাড়লে আমার হচ্ছে এটার পজিশন কত হবে এটার এক্সের পজিশন আমার উপরে গেছে না এখানে হচ্ছে এক্স এক্স থেকে আমার এতটুকু পরে গেছে টু নাইন এটা দিচ্ছে হচ্ছে টু পয়েন্ট নাইন জিরো এই যে এখানে একটু খেয়াল করেন এই যে এখানে পেস সেট আপটা এটার সাথে মেলাবেন ঠিক আছে এই যে দেখেন টু পয়েন্ট নাইন জিরো দিছি আমরা টু পয়েন্ট নাইন জিরো স্কেল আছে এটা তো এটাকে আবার আমরা হচ্ছে এখন থ্রিতে দিব এটার এক্সের পজিশন হচ্ছে আমার টি ওয়াই পজিশন না ওয়াই এর পজিশনে হবে থ্রি ঠিক আছে ও ওয়াই পজিশনে বসে পড়ছে এখন হচ্ছে আমরা হ্যাঁ এক্স এর পজিশন দিলে টোটালটা ভাগ করা লাগবে না এক্স এর হচ্ছে এই সাইডের পজিশন এটার পজিশন কত আছে এটা দেখেন কত আছে এটা জাস্ট কপি করে দিয়ে দিবেন এখানে এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ এখানেও জাস্ট এইট পয়েন্ট ফাইভ দিয়ে দেবেন এটা এইট পয়েন্ট ফাইভই আছে এখন এটা দেখেন এটার কত আছে হোয়াইট কত আছে টু পয়েন্ট নাইন জিরোই আছে ঠিক আছে হাইটটা কত আছে হাইটটা আমরা কত দিব হ্যাঁ সেম দিব আমরা এই যে এখানে পাইছিলাম টু পয়েন্ট ফোর নাইন হ্যাঁ টু পয়েন্ট ফোর নাইন এটারও সেম এটা জাস্ট আপনার এক্সট্রা চেঞ্জ হবে এখন আমরা এখানে কত পাইছি এটার এটা যুক্ত করেন এই ফাইভ জিরো ফাইভ পয়েন্ট সিক্স জিরো কেন আসলো এটা কি জানেন কেউ এই দুইটার ফল এটা দুইটা যোগ করে আমরা এত পাইছি এখন এটার সাথে আমরা যোগ করব হচ্ছে এটার কত আছে টু পয়েন্ট ফোর নাইন এখানে প্রথম আমরা ড্র করে নিছি এর জন্যই যাতে আমাদের এই সুবিধাটা পাই যে এইটার সাথে এটার যে ইটা এক্সের পজিশনটা এখানে আমরা বসাইলে ওটা কাছাকাছি চলে যাবে এই যে আমাদের পজিশনটা কাছাকাছি আসতেছে আর যদি এখানে দিতেন আপনি মানে মাথায় ক্যাচ করতো না যে আপনি কোথায় দিচ্ছেন এই যে ফাইভটা পাইছেন এর জন্য আমরা মিলে দেখতে পারতেছি যে আমাদের পজিশনটা কাছাকাছি আছে বা পজিশনটাই আছে এই ফাইভের আশেপাশেই হবে কিন্তু আমরা যদি এটা দূরে রেখে পজিশনে বসাইতে যাইতাম সেক্ষেত্রে আমাদের ঝামেলা হয়ে যেত যে আমরা এটা কত দিব বুঝাইতে পারছি ব্যাপারটা মানে এটা হচ্ছে কিছু কিছু ট্রিক্স কিন্তু আমাদের যখন শেখাইছে তখন আর কি দূরে রেখে পজিশনে টেনে শিখাইছে দেখা গেছে আমি যখন কাজ করতে যাই তখন আমি ভেজা লাগাই দিতাম কি ব্যাপার এটা এখান থেকে এই পজিশনে বসে না কেন বা এই পজিশনে যায় না কেন তো আমাদের যদি কাছাকাছি একটা স্কিল থাকে তখন হচ্ছে আমাদের মাথায় ইজিলি ক্যাচ করে আসলে এটার পজিশনটা কত আমরা আবার একটু দেখে নিই এটার পেয়েছিলাম আমরা হচ্ছে থ্রি আর এটা হচ্ছে

এটা হচ্ছে থ্রির সাথে আমাদের এটার টু পয়েন্ট নাইন জিরো যুক্ত করতে হবে ঠিক আছে কারণ হচ্ছে এটা হচ্ছে এটার ওয়াই সরি টু পয়েন্ট ফোর নাইন যুক্ত করতে হবে থ্রি হচ্ছে আমার এটার স্কেল কিন্তু এই স্কেলের মেজার হচ্ছে হাইট হচ্ছে ফোর পয়েন্ট হ্যাঁ টু পয়েন্ট ফোর নাইন একটা জিনিস দেখেন এটা যদি আমার পজিশন হয় এটা হচ্ছে আমার পজিশন এই পজিশনে এটার মাপ হচ্ছে থ্রি তো এটা থেকে আবার এটার দূরত্ব আছে না টু পয়েন্ট ফোর নাইন তাহলে এটার এটার পরে আবার আমরা দশ পয়েন্ট টেন ফাঁকা রাখবো তাহলে হচ্ছে আমার না আবার থ্রি হবে কেন টু পয়েন্ট ফোর নাইন আর যোগ করবো হচ্ছে থ্রি তাহলে কত আসে ফাইভ পয়েন্ট ফোর নাইন আর আমাদের আবার পয়েন্ট টেন ফাঁকা রাখতে হবে তাহলে হচ্ছে আমার হ্যাঁ ফাইভ পয়েন্ট হ্যাঁ এটা জাস্ট হবে ফাইভ পয়েন্ট ফোর নাইনের সাথে হবে ফাইভ নাইন এই যে পয়েন্ট টেন দিয়ে আমরা মাঝখানে ফাঁকা রাখবো ওইটুকু এইটা এখন আসি হচ্ছে এটার হাইটে এটার হাইট নর্মালি হচ্ছে এটার আমাদের হাইট ছিল হচ্ছে টু পয়েন্ট ফোর নাইন এটার হাইট কত টু পয়েন্ট ফোর নাইন তো এটা আমরা সেন দিব টু পয়েন্ট ফোর নাইন টু পয়েন্ট ফোর নাইন এখন আমরা কম বেশি নিয়ে ফেলছি পিছনে আরো কম নেওয়া দরকার ছিল এটা হয়তো আমাদের ইসে ঝামেলা ছিল পয়েন্ট ফোর নাইন দিলে কত আসে সরি একটু বেশি হয়ে যায় টু পয়েন্ট থ্রি ফাইভ দিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের মেজার হয়তো একটু ঝামেলা ছিল ওই একটা গ্যাপ মনে আমরা ধরি নাই সেক্ষেত্রে একটু ই হয়েছে এই হচ্ছে আমাদের তিনটা অংশ পাইলাম ও এটার ইটা আমি বলি যেহেতু আমরা ওই গ্রিড করে নিয়েছিলাম ও কিন্তু টু পয়েন্ট ফোর নাইন হোয়াইট বসে আছে ঠিক আছে এখানে আমরা গ্রিড সারা নেই এখানে আমরা লিখে নেব প্রত্যেকটার ওয়াইট সেম হবে টু পয়েন্ট যখন পেজ সেট দিবেন পেজ সেট আপ অনুযায়ী এগুলো কিন্তু চেঞ্জ হবে তখন একটু বুঝে নেবেন জাস্ট এই সেট আমরা এটা করতেছি কারো কোনো প্রবলেম আছে এটাতে এখন আরেকটা ই দেখাই দিই এটা হচ্ছে এটাকে আমরা জুম টু লেয়ার দিব আচ্ছা আমি ফুল শেষ করি হ্যাঁ, হ্যাঁ তারপরে বলেন এটা ভালো হবে আচ্ছা এখন আমাদের হচ্ছে আমরা একটা ম্যাপ করলাম এই ম্যাপের হচ্ছে এখনো এটার কোনো পরিচয় দেয়নি যে কোথায় পড়ছে কোথায় বসছে এটা কোনো পরিচয় না তাহলে আমাদের কি দিতে হবে আমাদের একটা গ্রিড দিতে হবে এইটাকে আমরা এইটা ইউজ করব কেন দেখেন ব্রিং টু ফন্ট এই লেয়ারটাকে সামনে আনার জন্য এটা হচ্ছে সেন্ট টু ব্যাক এই লেয়ারটাকে পেছনে দেওয়ার জন্য পেছনে বলতে এটা সিলেক্ট হবে না এটা সিলেক্ট হবে এই পেছনে আবার লেয়ার সামনে পেছনে না বিং টু ফরওয়ার্ড এই লেয়ারটাকে আবার সামনে এনে কাজ করার জন্য বিং টু ব্যাকওয়ার্ড ঠিক আছে তো আমরা ধরেন আমাদের এক সময় ক্লিক করতেছি শুধু এটাই ক্লিক করতেছে ক্লিক হইতেছে তখন আমরা এটাকে জাস্ট ব্রিং টু ব্যাক দিয়ে যাতে কোনো সিলেক্ট না হয় এখন আমার সামনেটা সিলেক্ট হবে ঠিক আছে তো এটা যখন আমরা সিলেক্ট করব এখানে দেখেন ভাই আসুক তারপর করতেছি আচ্ছা এখন হচ্ছে আমরা গ্রিড তৈরি করব ঠিক আছে প্রপার্টিস গ্রিড এটা একটু বলে নেই আমরা যা ড্র করব তার মধ্যে কখনো গ্রিড হবে না আমাদের গ্রিড হবে হচ্ছে অনলি যে আমাদের লেআউটটা আছে যেটা হচ্ছে আমাদের বেজ লেআউট ওইটাতে গ্রিড হবে কিন্তু আমরা যেগুলো ড্র করব এগুলাতে গ্রিড হবে না প্রপার্টিতে যাব এইখানে গ্রিড একটা অপশন আছে গ্রিড করা একদম ইজি নিউ গ্রিডে যাবেন এখানে আপনার পজিশন দেওয়া আছে নেক্সটে যাবেন এখন হচ্ছে এখানে আপনি ডিগ্রি এক ডিগ্রি পরপর রাখবেন নাকি এক মিনিট পরপর রাখবেন নাকি এক সেকেন্ড পর্যন্ত রাখবেন আপনার ইচ্ছা আমরা মূলত ইউজ করি হচ্ছে সেকেন্ড ত্রিশ সেকেন্ড পর্যন্ত দিই প্রয়োজন অনুযায়ী ত্রিশ সেকেন্ড পর্যন্ত আমরা দিই ত্রিশ যদি ছোট এরিয়া হয় তাহলে ত্রিশ সেকেন্ড পর্যন্ত আমরা দিই বড় এরিয়াতে এক ডিগ্রি পর্যন্ত দিই দেখেন এখানে কিন্তু আসবে না সুটু এই যে তিরিশ সেকেন্ড অনেক ছোট হয়ে যায় কারণ এটা হচ্ছে বাংলাদেশের হোল ম্যাপ ঠিক আছে এর জন্য আমাদের তিরিশ সেকেন্ডটা খুবই মানে ঘন ঘন দেখাবে এই যে দেখেন অনেক ঘন ঘন হয়েছে তো সেক্ষেত্রে আমরা এক ডিগ্রি পর্যন্ত দিতে পারি এটা হচ্ছে ডিপেন্ড করবে এরিয়ার উপর ধরেন আপনি ছোট্ট একটা থানা নিলেন ওই থানাতে আপনার ডিগ্রি কয়টা পড়ছে দেখা যাবে একটা ডিগ্রি পড়ছে একটা তখন আপনি হচ্ছে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড অনুযায়ী নেবেন যেহেতু এটা আমাদের পুরো একটা বাংলাদেশের ম্যাপ সেহেতু এই যেটা কেটে দেবেন এখান থেকে রিমুভ গ্রিড নিউ গ্রিড করবেন নেক্সটে যাবেন এক ডিগ্রি থাক ঠিক আছে এক ডিগ্রি থাকলেও অনেক বেশি আসবে এখন হচ্ছে এখানে আসেন আপনার এই ম্যাপের উপর আপনি দাগ দিতে যাচ্ছেন না যে আমার ম্যাপের উপর কোনো দাগ থাকবে না শুধু সাইডে ডিগ্রি থাকবে এগুলো আবার বের হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে আপনি এটার বাকি কাজ করবেন এটা হচ্ছে স্টাইল স্টাইল থেকে প্রপার্টিস ঠিক আছে প্রপার্টিসে গিয়ে এখানে হচ্ছে মেজর ডিভিশন টিক্স আপনি হচ্ছে ওই লাইন লেফট রাইট বটন কতটুকু আউটলাইন আছে কতটুকু ইনলাইন আছে ওইটা দেখাবে এটাতে তেমন কোনো কাজ নাই ইনসাইড আউটসাইড কোথায় দেখাতে চান ডিসপ্লে টিক্স আউটসাইডে দেখাবেন নাকি ইনসাইডে দেখাবেন এটা দেখানো লাইন লেভেল আসেন এই যে এগুলা হচ্ছে লেভেল এক্স এক্সেস এগুলো হচ্ছে উপরের যে ইগুলো আছে লাইনগুলো আছে ওইগুলা উপর আর নিচের ঠিক আছে আর এই দুইটা হচ্ছে সাইডের এটা আর এটা হচ্ছে লেফট রাইট হচ্ছে ভার্টেক্স করে দিবেন আমরা একটু দেখি ভার্টেক্স করে দিলে কি হয় এই যে দেখেন ভার্টেক্স করে দিলে ওকে দিবেন অ্যাপ্লাই দিবেন এগুলো হচ্ছে পাকা করে বসে যাবে তারপর হচ্ছে আমরা এই গ্রিড দেখব না গ্রিড আমাদের প্রয়োজন নাই সেক্ষেত্রে আমরা লাইনে যাব ডো নট শো লাইন অর টিক্স মানে কোনো লাইন আমার শো করবে না শুধু গ্রিড নাম্বারগুলো শো করবে অ্যাপ্লাই হ্যাঁ আউটসাইডে শো করবে আপনি চাইলে এটাকে ইনসাইডেও শো করাতে পারেন ওকে এটা তুমি শুধু উপরটা করবে না এটা হলো শুকনো আচ্ছা যাই হোক এটা যাবে এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার এই যে যে টিকটা আছে এই টিকটা মানে ওই যে সামনে যে দাগটা আছে ওই দাগটা ঠিক আছে এই দাগের পজিশনটা এটা ভিতরে দেখাবে না বাইরে এই পজিশনটা ভিতরে দেখাচ্ছে দেখছেন দাগের পজিশন আমাদের ভিতরে রাখা দরকার নেই আমরা বাইরেই রাখবো বাইরে চলে গেছে স্টাইল আপনি যে কোনো স্টাইলে নিতে পারেন এই স্টাইলও নিতে পারেন এই স্টাইলও নিতে পারেন মূলত আমরা এই নানটাই ইউজ করব কারণ হচ্ছে ওই স্টাইলগুলো যদি আমাদের রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্টের তাহলে আমরা দিব হচ্ছে এখানে দেখেন এটা কেন এটা হচ্ছে আমাদের যেই লেভেলটা আছে এইটার হচ্ছে গোল করে দেওয়ার জন্য বা ছোটো বড় করে দেওয়ার জন্য এই যে সাইডের যেই আমাদের পয়েন্ট আসে কোঅর্ডিনেট পয়েন্টটা ঠিক আছে বোল করে দিলাম এখন একটু ভালো বোঝা যাচ্ছে এটা হচ্ছে এর জন্য ব্যবহার করব দেন এইখানে হচ্ছে আমাদের এখন কাজ করব এখানে আমাদের এখন নর্থেরও দিতে হবে আর হচ্ছে স্কেল দিতে হবে ইনসার্ট অলওয়েজ ইনসার্টটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লেআউটের জন্য ম্যাপ লেআউটের জন্য ইনসার্ট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আমরা একটা নর্থ এরো দিব দিলাম নর্থ এরো এখানে এই যে নর্থ এরো আসছে এই যে ইনসার্ট ইনসার্ট ইনসার্টে আপনার টেক্সট আছে ডাইনামিক এগুলা বুঝাবো পরে এই বিষয় নিট লাইন আছে লিজেন্ড নর্থেরো স্কেল বার স্কেল পিকচার অবজেক্ট এখান থেকে আমরা নিলাম হচ্ছে নর্থেরো এই নর্থেরোটা এটা নোটিফিকেশন করে দেব তারপর আবার ইনসার্টে যাব স্কেল নেব হ্যাঁ যে কোনো একটা স্কেল নিলাম আমাদের পছন্দ মতো যেটা মানে প্রয়োজন বা অনেক সময় দেখা গেছে যে এলজিডির আর হচ্ছে ইসের কাজ করতে গেলে এমআরটি ফাইভের কাজ করতে গেলে ওরা স্কেল দিয়ে দেয় যে আমাদের এই স্কেলই লাগবে স্কেলের ডিজাইনটা ওরাই করে দেয় আমরা ধরেন যে কোনো প্রোগ্রাম এটাই নিলাম এটা হচ্ছে আমাদের মাইলে আছে স্কেলটা ঠিক আছে আমরা চাইলে এটার প্রপার্টিজে যায় এটা চেঞ্জ করে দিতে পারি এখানে যাবেন মাইলস থেকে যেটাতে নেবেন আপনি সেটা করে দেবেন এটা একটু দেখি হ্যাঁ প্রপার্টিজে যাবো বাটন ক্লিক করে প্রপার্টিজে গিয়ে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব কিলোমিটার যেমন কিলোমিটার স্কুল চলে আসে চলে যাচ্ছে এটা হচ্ছে গ্যাপ পয়েন্ট সেভেন থ্রি পর্যন্ত আছে আমরা এটা পয়েন্ট গ্যাপ একটু কমাই দিল কমে যাবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আছে আমরা এটাকে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রিতে করে দেবো ডিভিশন টু সাব ডিভিশন টু করে শো করবে না হচ্ছে আমার সাব ডিভিশন আর এটা হচ্ছে ডিভিশন স্কেলের মেইন ডিভিশন যেটা ওইটা যেটা মিটারে নেই তাহলে আরো বেশি শো করবে পজিশন মতো আমরা বসাই নিব এই হচ্ছে আমাদের স্কেল লিজেন্ড তারপর আমরা এখানে একটা কিলোমিটার আছে মানে হ্যাঁ অটো এখান থেকে আবার আমরা দিব হচ্ছে স্কেল বার এই পজিশনটা নেবে কই থেকে জানেন এই পজিশনটা নেবে এখান থেকে যে আপনার হ্যাঁ ওয়ান ইস টু কত আছে ম্যাপটা এটা নেবে হচ্ছে এই দেখেন ভূমিতে এটা মূলত হিসাব হয় ভূমিতে এক কিলোমিটার হলে বা ভূমিতে এক ইঞ্চি হলে সরি ভুল হয়েছে মানচিত্রে এক এক ইঞ্চি হলে ভূমিতে কত ইঞ্চি বা মানচিত্রে এক কিলোমিটার হলে ভূমিতে কত কিলোমিটার এটা হচ্ছে ওয়ান ইস টু ওইটা হিসাব করা হয় এটা একটু আমরা কি করে নিব হ্যাঁ এটা তো আপনারা মনে হয় করছিলেন প্র্যাকটিক্যাল কখনো স্টুডেন্ট লাইফে করা হয়েছিল মনে হয় যারা সায়েন্স বা ইব্যাক এটা হচ্ছে এই মাপটা যে ভূমিতে এক কিলোমিটার হলে মানচিত্রে এক কিলোমিটার হলে ভূমিতে কত কিলোমিটার বা মানচিত্রে এক ইঞ্চি হলে ভূমিতে কত ইঞ্চি এটা হচ্ছে হিসাব হ্যাঁ এটা হচ্ছে স্কেল টেক্সট যে স্কেল খুশি হ্যাঁ যেটাই নিতে চান মিটারে কিলোমিটারে এক সেন্টিমিটার হলে কত কিলোমিটার বা যেই স্কেল আপনি নিতে চান বা এইভাবেও শো করে দিতে পারেন এটা হচ্ছে এই যে আসছে এটা আমাদের বাংলাদেশের ম্যাপ যে এটা করা আছে সেই অনুপাতে অটো নিচ্ছে না না এটা হচ্ছে আমি যেই পজিশনে রাখছি সেই পজিশন অনুযায়ী অটো নিবে এখন যদি আমি এটাকে ম্যাপটাকে আরো ছোট করে দেই বা আরো বড় করে দিই এই যে দেখেন ওয়ান ইস টু কত নিব আমরা ধরেন ওয়ান ইস টু এখানে আটত্রিশ হাজার আছে আমি এটা বাদ দিয়ে আমি আরো বড় নিব বা আরো ছোট নিব যখন আমি কমাই দিব তখন এটা বাড়বে ঠিক আছে পঁয়ত্রিশ নিলাম ধরেন ইন্টার দেন ম্যাপ আমার বড় হচ্ছে ঠিক আছে আচ্ছা, হ্যাঁ যত কমবে তত ম্যাপ বড় হবে কারণ আমি এটা তেত্রিশে নিব ঠিক আছে এরকম এই স্কেলটাও এই জায়গায় চেঞ্জ হবে সাথে সাথে তেত্রিশে নিলে আমার ম্যাপটা এই হয়ে যাচ্ছে এই জন্য চৌত্রিশে নিব ঠিক আছে এটা হচ্ছে ম্যাপের স্কেল আসলে কত স্কেলে কত হচ্ছে এখন ধরেন এটাকে আমরা সিম্বোলজি করে দিই জেলা ওয়াইজ নাম থাকবে জেলার প্রত্যেকটা জেলা ভিতরে রাখার জন্য কি লেখাগুলো সব ওইটা হচ্ছে টিকমার্ক করে দিতে হয় কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার ভেজাল লেগে যাবে ভেজাল লেগে যাবে কেন এক একটা হচ্ছে যে ধরুন নবাবগঞ্জ নবাবগঞ্জটা আপনার এটা থেকে ছোট তখন ওইটা শো করবে না ওইটা না দেয় ভালো এই জন্যই এটা একটু ছোট করে দিলে নিবে মানে বোঝা যেতে হবে শুধু ছোট করলেই হবে না হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে পজিশন এটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট দিয়ে রাখবেন ইমুভ ডুপ্লিকেট আর এই যে প্লেস লেভেল ইনসাইড এটা হচ্ছে ইনসাইট দেওয়ার জন্য আর এটা হচ্ছে দুইভাবেই বসবে যেভাবে ওর সুবিধা হয় ওইভাবেই বসবে এখন দেখেন অনেকগুলো বাঁকা হয়ে গেছে অনেকগুলো সোজা হয়ে গেছে তারপর ধরেন আমি এখন জেলা ওয়াইজ এটাকে একটা কালার দিয়ে দেবো যে ভিন্ন ভিন্ন কালার হবে এটা সিম্বোলজি মনে দেখাইছিলাম হ্যাঁ সিম্বোলজিতে এটাকে উঠাই দেবো অ্যাড অল ভেবো এখন কালার আসছে আছে আচ্ছা, আমরা ডিফারেন্ট কালার দিয়ে দিলাম সবগুলার আচ্ছা, এখানে করে দিই জেলার নাম হ্যাঁ নাম অনুযায়ী সিম্বল নাম অনুযায়ী আলাদা কালার হয়ে গেছে মানে যত সুন্দর করা যায় ম্যাপ অলওয়েজ এটা খেয়াল রাখতে হবে যে যতটা ফোটাই তোলা যায় মূলত এই ইউজ করি লাল ইউজ করি না কখনো আচ্ছা এটা হলো তারপর আসি হচ্ছে আমরা আমাদের কি করতে হবে একটা কি ম্যাপ তৈরি করতে হবে যে যেখানে আমরা বাংলাদেশের পজিশনটা দেখাইতে পারবো এর জন্য আমাদের আর একটা ডাটা ফ্রেম তৈরি করতে হবে ইনসার্টে যাব ডাটা ফ্রেম এটা হচ্ছে আর একটা ডাটা ফ্রেম এটার আমরা ধরেন কি ম্যাপটা দিব হচ্ছে কি এটার পজিশন কত হবে পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট দিব সিলেক্ট করবো তারপরে পজিশনটা দিব হচ্ছে এটার অনুপাতে এটার প্রতিফলন দিব কত ছিল এইট পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে click on হবে এইট পয়েন্ট সিক্স জিরো ঠিক আছে এটা হচ্ছে ওয়ান জিরো পজিশন আমরা ওয়ান জিরো এই সাইডে ভিতরে রাখলাম বা আর একটু কমাই দিই বেশি হয়ে যায় থ্রি পয়েন্ট ওয়ান না দিয়ে থ্রি পয়েন্ট জিরো ফাইভ হাইট দিব কত হুম নিউ ডাটা ফ্রেম ইনসার থেকে নিউ ডাটা ফ্রেম এটা আমার টোটালি আরেকটা ফ্রেম তৈরি হবে ডাটা ফ্রেম হ্যাঁ এটার মধ্যে আলাদা ম্যাপ নিতে পারবো আলাদাভাবে করতে পারবো বাউন্ডারি দেখে বা আপনি এটার মধ্যে আপনি আর একটা ইনসার্ট করতে পারবেন যে কয়টা খুশি আপনি ইনসার্ট করে দিতে পারবেন বা আলাদাভাবে দেখাইতে পারবেন সো আচ্ছা, এই ডাটা ফ্রেমে এখন ধরেন আমরা হচ্ছে কি করব এটা এটা লিখব হচ্ছে আমরা কি ম্যাপ এটা হচ্ছে আমাদের সাইডে যে ম্যাপটা থাকে না এটা কি ম্যাপ কি ম্যাপে আমরা হচ্ছে বাংলাদেশ টানব কিন্তু এটা হচ্ছে সিম্বলজি থাকবে না থাকবে না জাস্ট একটাই থাকবে লেভেলও সব লেভেলও থাকবে না এটাকে অ্যাক্টিভ করে নেব হ্যাঁ এই যেখানে অ্যাক্টিভ যেই লেয়ারে কাজ করব সেই লেয়ারটা অ্যাক্টিভ করে নেব যখন এটাতে কাজ করব আমি এটা অ্যাক্টিভ করে নেব এটা একটু মাথায় রেখেন কারণ হচ্ছে অনেক সময় এই লেয়ারে কাজ করব আমার এই লেয়ারে কাজ করা দরকার আমি উপরেরটা অ্যাক্টিভ করে কাজ করতে কাজ হচ্ছে না তখন হচ্ছে ঝামেলা হয়ে যাবে হ্যাঁ জন্য এই এটা অ্যাক্টিভ করে দিন এখানে একটা বেজ ম্যাপ অ্যাড করবেন topography app হুম বেজ ম্যাপটা অ্যাড করে দিব ম্যাপ আচ্ছা, আচ্ছা, এখান থেকে এই যে জগতের যে ইটা আছে এটা আমাদের লাগবে না লেখাটা কাটার জন্য এখানে যাব ডাইনামিক টেক্সট এখান থেকে সার্ভিস লেয়ার গ্রিড ক্রেডিট হ্যাঁ, এটা ক্লিক করে এটা সরে যাবে এটাকে সরাই দেবে এটাকে কাটলে আবার চলে আসবে এটাকে কাটা যাবে না হ্যাঁ এটাকে জাস্ট লেয়ার থেকে বের করে দেবেন হ্যাঁ সরানো যাবে তো আমাদের এটা না ওটা সরবে না এটাকে জাস্ট কমে ই করলে ইনসার্টে যাবেন ডাইনামিক টেক্সট সার্ভিস লেয়ার ক্রেডিট এখান থেকে এটা জাস্ট ওইটা দিলে এটা সিলেক্ট হবে তখন এটাকে সরাই দেবে হ্যাঁ। তো এটা আমাদের দরকার নেই এখন হচ্ছে আমরা একটা লিজেন করব আর আমরা যেহেতু এটা আমাদের হয়েছে আমরা বেজ ম্যাপটা অন অফ করে নিব বেজ ম্যাপটা হচ্ছে ঝামেলা করবে এটা রান করতে টাইম লাগে তো স্লো কাজ করবে আবার আমরা এটা অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করে আমরা একটা লিজেন তৈরি করবো আমরা ইয়ের উপরে করছি অনেকগুলো লিজেন্ড আসবে এখানে আসুক সমস্যা নেই যখন আমরা ছোটো এরিয়া নিয়ে কাজ করবো ছোটো লিজেন্ড আসবে ঠিক আছে আমার পুরা উপজেলা চলে আসছে চৌষট্টি জেলা চলে আসছে হ্যাঁ তো এইখানে আমরা একটা কাজ করতে পারি আমরা যদি ছোটো এলাকা নিয়ে কাজ করি ধরেন এটা আমার দরকার নাই লিজেন্ড ডিলিট করে দিই এখানে চলে আসবেন এখান থেকে ধরেন আমরা দুই তিনটা চারটা পাঁচটা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করবো রিডিফিনেশন করে ওই ডিস্ট্রিক্টগুলো নিয়ে নেব ওই ডেফিনেশন অথবা এখানে যাবেন সিলেক্ট হ্যাঁ, করে সিলেক্ট করে হ্যাঁ, পাঁচটা সাতটা বা দশটা জেলা দশটা জেলায় নিয়ে 不知道啊，那得看。

category single category has even timer এখানে আরেকটু কাজ আমরা ভুল করছি একটু ক্লিয়ার করে দিই আমরা শুধু ম্যাপ দিব কিন্তু ম্যাপের নাম দিব না এটা হবে টাইটেল থাকবে নাম থাকবে এখানে একটা বক্স করে দেখাচ্ছি জাস্ট আপনি হচ্ছে হ্যাঁ এখানে তো দেবেনি তারপর হচ্ছে ওইখানে আপনার ম্যাপের একটা নাম থাকতে হবে এটা জাস্ট একটা এটা বাইরে থাকবে এটা এখানে ধরেন এটা বাইরে থাক বলেছে হ্যাঁ এখন আমি ই পাচ্ছি না এর জন্য আমি এখানে ভিতরে করে দিচ্ছি হ্যাঁ মূল ম্যাপের বাইরে থাকবে এটাই হচ্ছে রুলস আসলে বস আমার আন্ডারে সেটা আসলে আমি যখন দেখি আচ্ছা এখানে হচ্ছে আমরা এখন কাজ করব কি এখন হচ্ছে এটা আমার বক্স পাইছি আমরা এখন একটা টেক্সট দিব হ্যাঁ টেক্সট এখন আমরা এই টেক্সট আবার এখানে ধরবো হ্যাঁ প্রথমে টেক্সট টেক্সট নিয়ে হ্যাঁ রেক্টেঙ্গেল এই যে এটা রেক্টেঙ্গুলার পরে হচ্ছে আমরা টেক্সট নিব টেক্সটে প্রপার্টিজ না টেক্সট এখানে এই যে টেক্সট এই যে টেক্সট এই হ্যাঁ ড্রয়িং টেক্সট ওইখান থেকেও নিতে পারেন অনেকভাবেই করা যায় ধরেন এটা আমরা হচ্ছে জেলা ম্যাপ করলাম হ্যাঁ জেলা ম্যাপ এটাকে আমরা একটা নাম দিব চেঞ্জ সিম্বল এখান থেকে ই করে দিব এটা ষোলো নেব বা আঠারো নেব যাতে ইজিলি বোঝা যায় অনেক বড় হবে নামটা এখানে এরিয়াল আছে আমি অলওয়েজ ইউজ করি হচ্ছে এরিয়াল হ্যাঁ, নেরো এটাকে আপনি এমনি নিচে নিলে এভাবে পজিশন দিতে পারবেন বা পজিশন বসায় নিতে পারবেন ছোটো বড় করতে পারবেন এখন একটা জিনিস আমরা এখানে দেখি হ্যাঁ এইটা আমার উপরেও নেওয়া যাবে নিচেও নেওয়া যাবে এই অপশন আছে ঠিক আছে এই অপশনটা এখান থেকে আসে প্রপার্টিতে যাবো এই যে দেখেন এখান থেকে যদি আমি এটা অফ করে দিই আমার উপরে নিচে নেওয়ার আর কোনো অপশন থাকবে না ওকে অ্যাপ্লাই এখন আপনি জাস্ট এটাকে এইভাবে করতে পারবেন কিন্তু উপরে নিচে আর করতে পারবেন না ঠিক আছে অনেক ক্ষেত্রে আমার এটা থাকবে এভাবে আসলে এটাকে অন করে নেবেন যাতে আপনি উপরে নিচে মুখ করাতে পারেন ঠিক আছে কারণ অনেকে যারা কাজ করে যাতে উপরে নিচে না নিতে পারে ওই ই করে দেয় কারণ মুভ হয় এর জন্য ঝামেলা হয় অনেক ক্ষেত্রে আমার যখন যেহেতু আমি এডিট করতেছি সেহেতু আমার এটা অন করে নিতে হবে হ্যাঁ ঠিক আছে এটা তারপরে এখান থেকে হচ্ছে আমার লিজেন্ড এটাকে আবার লেয়ারটাকে আমি অ্যাক্টিভ করে নেব অ্যাক্টিভ ইনসার্ট লিজেন্ড ছিলাম একটা লিজেন্ডের শো লিজেন্ডের কিছু কাজ আছে একটু দেখেন হ্যাঁ এখানে হচ্ছে ধরেন আমি কি কি শো করতে চাই কি কি শো করতে চাই না লিজেন্ডের প্রপার্টিতে যাব ধরেন আমি জেলা ম্যাপ টু যেটা লেখা এটা শো করব অন্য কিছু শো করব না হ্যাঁ এটা এই যে এখানে যা থাকবে ও তাই নিয়ে নিবে কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন এই যে সিম্বলে যাবেন সিম্বলে গিয়ে লিজেন্টের যেটা এই লিজেন্ট লেখাটা এটা আপনারা এখানে বোল করে দিতে পারেন বোল করাই ছিল বা ষোলো চোদ্দো সাইজ যেটা দিতে দেওয়ার ইচ্ছা দিতে পারেন আরও আছে লিজেন্ড কোথায় থাকবে ওটাও সিলেক্ট করে দিতে পারেন দিলে দেখবেন লিজেন্ড সাইজ ছোট হয়ে গেছে ঠিক আছে এখান থেকে শো অফ করে দিলে আপনি লিজেন্ডটা শো শো অন করে দেন অ্যাপ্লাই ওকে লিজেন্ড শো করবে আমি বলছি যে না টু মিন ইএম আমি এটা যদি না রাখি শুধু লিজেন্ড রেখে এই করা যাবে না হ্যাঁ। আপনি এটা সব কিছু করা যাবে সব অন অফ করতে হবে আমি মূলত এই কাজটা করি হচ্ছে লিজেন্ডের এখান থেকে করা যায় এটা হচ্ছে নিয়ম কিন্তু আমি হচ্ছে অন্য কিছু করি এটা হচ্ছে আমার সুবিধার জন্য এখানে দেখেন এখান থেকে আপনি কোনটা দেখতে চান বা কোন পজিশনে দেখতে চান কিভাবে দেখতে চান ওইভাবে আসবে প্রপার্টিসে যান লেভেল জেনারেল এই যে এখন হচ্ছে শো লেভেল ঠিক আছে আমার লেভেল শো করার জন্য এটা হচ্ছে লেভেল ওকে দিবেন এটা ওকে দিবেন অ্যাপ্লাই ঠিক আছে লেভেল অফ করার জন্য এটা প্রপার্টিজে যাবেন ধরেন আমি কিছুই রাখবো না কিছুই লাগবে না ওকে এইটা হচ্ছে যদি আমার না লাগে সেক্ষেত্রে আমি এটা করে নিব আর লিজেন্ড তো আমি দেখাইলে যে লিজেন্ড কিভাবে সরাবেন আপনি লেভেলটা এভাবেও দিতে পারেন এটা হচ্ছে এই যে শুধু হেডিং শো করবে এই যে এটা দেখছেন প্রপার্টিস শুধু লেভেল শো করবে আর কিছু শো করবে তারপরে যদি আপনি আরও কিছু শো করাইতে চান শো লেয়ার নেম লেয়ার নেম শো করবেন ঠিক আছে স্টাইলে যাবেন স্টাইলে যা আইটেম থেকে স্টাইল স্টাইল যাওয়ার পর এখান থেকে চেঞ্জ করবেন আপনার যা হেডিং যদি আপনি দেখতে চান হেডিং দেখবেন আর যদি আপনি কিছুই দেখতে না চান শুধু লেবেল দেখবেন ঢুকে দিবেন আমার ঘরে চলে আসছে স্টেপ চেঞ্জ হয়ে গেছে সেই দেখব শো লেভেল এটা হচ্ছে এই সাইড হচ্ছে লেভেল ঠিক আছে লেভেল থাকবে এটা কখনো অফ করবেন না লেভেল অবশ্যই আমরা দেখব আর সব থেকে ভালো বুদ্ধি কি জানেন আপনি যখন লিজেন সব নিয়ে আসবেন এই কনভার্ট টু গ্রাফিক্স করে দিলে এটার সাথে এটার আর কোনো কানেকশন থাকবে না বুঝাইতে পারছি কনভার্ট টু গ্রাফিক্স এখন যদি আমি লিজেন্ড বাড়াই কমাই এখানেও বাড়বে কমবে আমি একটা জিনিস দেখাই এখন এখানে যদি আমি নামটা লিখি জেলা ম্যাপের এটা কেটে দিব জেলা ম্যাপ টু লেখা আছে এটা কেটে দিব এটা বড় হাতের করে দিব এটা বড় হাতের করে দিব এটা কেটে দিব এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু আপনি যখন এটাকে সিলেক্ট করে কনভার্ট টু গ্রাফিক্স করে দিবেন ও আর মানে এটার সাথে কোনো কানেক্ট থাকবে না ঠিক আছে হ্যাঁ ইচ্ছা মতো কাজ করতে পারবেন বোল্ড করে দেন এটাকে ঠিক আছে সব বোল্ড হয়ে গেছে স্টাইলে যান show meeting name অফ ওকে জেলা ম্যাপ আর দেখাবে না জাস্ট এটি দেখাবে রিজন আর জেলাগুলো দেখাবে আর যখন দেখি যে বেশি ভেজাল হয়ে যাচ্ছে এটাকে জাস্ট আমি করি কনভার্ট টু গ্রাফিক্স করি এই যে এখানে আনগ্রুপ ঠিক আছে আনগ্রুপ করে এখানে আনগ্রুপ হয়ে যায় তারপর হচ্ছে এটাকে আবার আনগ্রুপ করি আনগ্রুপ করে এটাকে হ্যাঁ নিজের মতো করে এডিট ঠিক আছে এটা হচ্ছে নিজের মতো করে এডিট সিম্বল টিম্বল যা দেওয়ার দিয়ে নিই কারণ অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে নানান ধরনের হচ্ছে হ্যাঁ এটার সাথে এটা লিখে দাও এই হচ্ছে ভেজা এই জন্য এগুলো করতে হয় মাঝে মধ্যে হ্যাঁ গ্রুপ করে দিলে সব গ্রুপ হয়ে যাবে নিয়ে আসবেন জাস্ট একটা পজিশন মতো আপনার ইচ্ছে মতো বসাই দেবেন এখন আপনাকে বলা হইলো যে আমি লিজেন্ড এমনি নিব না আমার লিজেন্ড থাকবে পাশাপাশি তখন আপনি কি করবেন এইটার লিজেন্ড তো আমি এর যে স্টাইল আছে প্রপার্টিসে যান এটা এখন আমার কনভার্ট টু গ্রাফিক্স হয়ে গেছে এটা ওইভাবে কাজ করবে না আবার ইনসার্ট করে একটা লিজেন্ড নিয়ে আসবে যতবার নিয়ে আসবে ততবারই ওদিকে আমাকে লিজেন্ড এটা ঠিক আছে বলা হলো এইখানে যে স্টাইল আছে যে স্টাইলগুলো আমি ইউজ করতে পারি এই স্টাইলগুলো আমি ইউজ করতে পারবো এর বাইরের কোনো স্টাইল আমি ইউজ করতে পারবো না এভাবে আর কি ইউজ করতে পারবো এখন আমাকে বলা হইলো যে আমি এমনি নিব না আমি নিব হচ্ছে আমার লিজেন্ডগুলো থাকবে পাশাপাশি দুইটা দুইটা করে সেক্ষেত্রে আমরা কি করি দেখেন এটা ডিলিট করে এটা আমাদের কনভার্ট টু গ্রাফিক্স করা না পুরোটা আনগ্রুপ করে আনগ্রুপ করে এখানে সরাই দেব এটাকে এখানে সরাই দেব এটাকে সিলেক্ট করে এখানে সরাই দেব এটাকে আবার গ্রুপ করে দিব

মানে যেই পজিশনে রাখতে চান আপনি দিতে পারবেন এটা মানে প্রয়োজনের ক্ষেত্রে দেখাই রাখলাম কারণ ক্লায়েন্টদের কোনো ইসের অপশনের শেষ থাকে না যদি আপনার প্রয়োজন হয় তাহলে আর কি সিলেক্ট করবেন সিলেক্ট করে গ্রুপ করে দেবেন গ্রুপ করে ধরে নিয়ে বক্স ছাড়া যদি হ্যাঁ বক্স ছাড়া এই যে এই যে বক্সটা টানতেছি আমি হ্যাঁ হ্যাঁ টেক্সট বাইরেও করা যাবে বক্স ছাড়াও করা যাবে বক্সটা আপনি করে দেন আমি কোনো এই এরিয়ার মধ্যে যদি ক্লায়েন্ট চায় তাহলে দিবেন ধরেন আপনার একটা ম্যাপ আছে আপনার আর কিছুই লাগবে না আপনাকে এটাও দিতে বলেন এটাও দেবো তখন এইখানে থাকবি কি বলে এইটা নর্থেরোটা আর নিচে থাকবে স্কেল ঠিক আছে এইখানে থাকবে হচ্ছে নর্থেরো এখানে থাকবে স্কেল ধরেন আমার আর কিছু চাই নাই আমাকে বললো যে আমাকে শুধু এই ম্যাপটা করে দিতে হবে তখন আমরা কি করব তখন হচ্ছে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায় এটা টোটালি আরেকটা ইসে আমি দেখাবো দাঁড়ান এখন হচ্ছে যে এটা অন করি এই হচ্ছে আমার ম্যাপ টোটাল ম্যাপটা ঠিক আছে এখানে কোনো কিছু আশা করি কম নাই হ্যাঁ, এটা এটা হচ্ছে ধরেন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনি পিডিএফ করবেন এইখানে একটা অপশন আছে জুম হোল পেজ ঠিক আছে এটা ওকে দিয়ে নেবেন জুম হোল পেজ পুরো পেজটা যাতে আপনার আসে আর স্কেলটা ঠিক করে নেবেন ধরেন আপনার এটা আরও জুম লাগবে বা ই লাগবে এটা দেখেন এটা আমার মনে হচ্ছে এটা একটু ছোট হয়ে গেছে নাম বারো করে এটা অনেক অনেক অনেকটা নিয়ে করে বাট আমি এরিয়াল নেয়ারও নিয়ে করি বড় করে দিলে এখন মনে একটু বেশি বোঝা যাচ্ছে তাই না আবার এটা জুম হোল পেজ দিয়ে নেবেন ফাইলে যাবেন এক্সপোর্ট এখানে রাখবো ধরেন জেলা ম্যাপ এখানে আমি সবসময় তিনশোই রাখি বিএমপি করিয়ে পিডিএফ করে আর যাই করি পিডিএফ বা আপনি জেপিজি করতে পারেন যেই ফর্ম্যাটে চাইব ওকে আপনার আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট আপনার কাছে যেই ফর্ম্যাট চাইবো আপনি সেই ফর্ম্যাটই দেবেন ওকে আপনার জেপিজি করি ছিয়ানব্বই আছে তিনশো আপনাকে তো পিডিএফ বানানো জেপিজি করবেন হ্যাঁ সেটাই মানে আমি দেখছি ইন্টারভিউ একটা পিডিএফ ফাইল দিয়ে বলে যে হ্যাঁ, না অন হবে না পিডিএফ জেপিজি হ্যাঁ। করতে হবে বিএমপি আর হচ্ছে আপনার যে আচ্ছা আমার এক্সপোর্ট হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ আপনি যেই ফরম্যাট খুশি আপনি দিতে পারবেন সমস্যা নেই এখন আমার জেপিজি ফাইলটা আমি অন করব এই যে আমার জেপিজি না এটা না সরি হ্যাঁ, হ্যাঁ? এই যে এখানে যাব তো আমার এখানে ময়মনসিং জেলাটা আমি টান দিয়ে বাইরে দেখাবো এখানে যাবেন এটাতে এই যে ক্যালি আউট হ্যাঁ, ভিতরে ক্যালি ভিতরে তো ম্যাপ সম্ভব না জাস্ট ক্যালি আউটটা হচ্ছে আমি আপনাকে বলি এটা হচ্ছে আপনার ইন্ডিকেট করার জন্য যে এটার নামটা অনেক ক্ষেত্রে আমার হাইলাইটস করা লাগে আমরা বলি না হাইলাইটস করে বা হচ্ছে পপ আপ করে দিই না ক্যালি আউটটা জাস্ট একটা পপ আপ ধরেন লিখলাম হচ্ছে বা এখানে ময়মনসিংহের মধ্যে ভোলাগঞ্জ ধরেন ভোলাগঞ্জ লিখে ভোলাগঞ্জ ওই জায়গাটা ভোলাগঞ্জ আছে বা ভোলাগঞ্জের পজিশন আছে এখান বাইরে দেখাই দিলাম এটি বা বাংলাদেশের হোল ম্যাপটার মধ্যে ময়মনসিংহ এর এই এরিয়াটা ধরেন আর একটা ম্যাপ আমরা নিয়ে আসলাম এক্সপোর্ট করে এটাকে এখানে আর একটা ডাটা ফ্রেম করি এটা অ্যাক্টিভ রাখি উপজেলা উপজেলা লেভেলে নেই ঠিক আছে করে দিই তো ধরুন ময়মনসিংহের আমি একটা জেলা নিব এই যে যে জেলাটা আছে এই জেলাটা নিব এই জেলাটা কি আছে আমরা দেখি একটু এই জেলাটা হচ্ছে আমার মুক্তাগাছা ঠিক আছে হ্যাঁ একটা থানা আমি মুক্তাগাছারে তখন আমার মুক্তা গাছাটা আলাদাভাবে ও বললো যে আমার এটা দেখাই দাও যে মুক্তা গাছাটা এখানে বা ইন্ডিকেট করে দাও আপনার ওই ম্যাপটাই জাস্ট এটাই করা হয়েছে দিয়ে গেছে এই জিনিসটুকুই করা হয়েছে ধরেন এটা লেভেল অফ করে দিয়া এটা লেভেল অফ করে দিছে করা নেই এখানে ক্যালে লিখে দিছে মুক্তা গাছা এটাকে বড় করে দেন ইডিট সিম্বল থাকা কালার অপশন রয়েছে ঠিক আছে জাস্ট এই জিনিসটা করা গেছে আর আপনি এটার হচ্ছে চেঞ্জ করবেন সাইজ এন্ড পজিশন নিচে এইটার কালার ভিতরের কালারটা আমরা চেঞ্জ করবো এটা থেকে ঠিক আছে ফিল কালার আছে না এখানে নিব যেই কালার খুশি আমরা সেই কালার নিতে পারি এই কালার নিতে পারেন এটাতে নিতে পারেন নিতে পারেন কালার খুশি নিতে পারেন অথবা নো কালার দিয়ে দিতে পারেন ম্যাপটাতে এটা করা হয়েছে আচ্ছা এখন হচ্ছে আরেকটা জিনিস যে আমাদের বলা হইলো এইরকম আউটে দশটা পনেরোটা বিশটা ম্যাপ তো এটা আমার জেলা ম্যাপ ধরেন আমি এখানে এটাকে সেভ এ কপি দিব সেভ এ কপি রেকর্ডিং অন নেই হচ্ছে তো সেভ এ কপি ধরেন এটা আমি জেলা ম্যাপ করছি আমি একটা আরেকটা করব হচ্ছে উপজেলা ম্যাপ সেভ এ কপি দিলাম এখানে হচ্ছে আমার আরেকটা এমএইচডি অন হবে দিয়ে নেই

উপজেলা ম্যাপ করবো আমি একটা ইমেজটি সেভ করলাম উপজেলা ম্যাপ এটার একটা কপি ওইখানে সেভ হয়ে গেছে বা এই ম্যাপই করব অন্য জেলার ঠিক আছে তো আমি এটা কেটে দিলাম এটা কিন্তু আমার কাজ শেষ এই যে আমি উপজেলা ম্যাপের এমএক্সডি টাউন করবো এটা আসে উপজেলা ম্যাপ এখান থেকে আমি আবার এটাকে চেঞ্জ করে অন্য উপজেলা দিয়ে দিব অন্য জেলা দিয়ে দিব যেটা খুশি ধরেন না পেজের কোনো চেঞ্জ হবে না মানে আপনি যদি চান হ্যাঁ আপনি যদি চান যে চারটা ম্যাপ আপনি একসাথে করবেন এটা করতে পারবেন ধরেন যে এটা নিছি এটাকে আমি ছোট করে দিব এটাকে ধরে ছোট করে দিলাম এটাকে ছোট করে দিলাম মানে লেআউট হচ্ছে আমার একটার হবে ঠিক আছে লেআউট একটার হবে বাকিগুলো আমার ইচ্ছা মতো মানে আপনি প্রিন্ট করলে একসাথে প্রিন্ট করতে হবে জেলা ম্যাপ জুম টু লেয়ার দিই তাহলে ওইখানে সেট আপ হবে এখন আপনি আলাদা আরেকটা ডাটা ফ্রেম নেবেন এটাকে এখানে সেট করবেন সেট করার পর এই ডাটা ফ্রেমে ধরুন আপনি দিবেন উপজেলা নাম দিলাম আমি ডাটা ফ্রেমটার এখন এটাকে অ্যাক্টিভ করব অ্যাক্টিভ অ্যাড ভ্যালু উপজেলা হচ্ছে থ্রি নিয়ে আসলাম উপজেলা ম্যাপ এখান থেকে আমি সাতটা উপজেলা চুজ করবো চাইলে এইভাবে করতে পারবেন এটার আবার ডাটা ফ্রেম দিতে পারবেন আলাদা সব কিছু দিতে পারবেন মানে একটা ম্যাপে আপনি ছোটো ছোটো করে চার পাঁচটা দশটা যে কটা খুশি দেখাতে পারেন কিন্তু পিডিএফ হবে একটা এই পিডিএফগুলো আপনি একসাথে নিয়ে ওয়ার্ড ফাইলে নিয়ে আমরা মূলত করি হচ্ছে এটারে ওয়ার্ড ফাইলে নেই অথবা হচ্ছে আপনার এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে স্লাইড আকারে বা নিচে নিচে সিস্টেম প্রেজেন্টেশনের জন্য হ্যাঁ একটা বেজে গেছে তারপর ধরেন এটা আপনি চাইলে এই ডাটা ফ্রেম আপনি ডিলিট করে এই ডাটা ফ্রেম রাখতে পারেন বা অন্য ডাটা ফ্রেম রাখতে পারেন তারপর ধরেন যে এটা সেভ করলাম বুঝলাম সেভ থাকে আর কাছে ওটা হচ্ছে আমি এসে দেখাই নাকি হচ্ছে আপনি তো চলে যাবেন না আচ্ছা আমি দেখাই দিতে হ্যাঁ, হ্যাঁ না রেকর্ডিং অফ করি নাই না আপনি পজ দিয়ে রাখলে অফ করলে চলে যাবে